যারা এখানে কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে দিনের কিছু কথা শোনার জন্য এবং জানার জন্য শুনবো জানবো মানবো আমল করব এই নিয়াতে এসেছেন আমরা তাদের জন্য আজকের মাহফিলকে উৎসর্গ করছি আল্লাহ কবুল করব আর ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন তারা খেয়াল রাখবেন ডান এবং বাম থেকে খুব বেশি শোরগোল যেন না আসে কারণ এই শব্দগুলো আমার কানে বেশি আসছে আর আমি মনে মনে কিছু চিন্তা করেছি যে এই কথাগুলো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ বারংবার যদি বাধা পেতে হয় তাহলে আমার ধারাবাহিকতা নষ্ট হবে লেকচারের মান খারাপ হয়ে যাবে যে উদ্দেশ্যে আমরা এত কষ্ট করেছি এটা বৃথা হয়ে যাবে আপনি এটা চান আল্লাহর ওয়াস্তে পরিবেশটা বজায় রাখেন আমি প্রথমে কোরআন করিম থেকে দুইটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে সুরাতুল বাকরার মধ্যেই দুটো আয়াত আছে একটা সুরার মধ্যেই দুটো আয়াত আছে একদম শেষের দিকে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন এক শ্রেণীর শ্রোতা আছে এক শ্রেণীর শ্রোতা যারা বলে আনা যারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন আর এক শ্রেণীর শ্রোতা আছে এই সুরতেই বলা আছে যারা বলে ও আমরা শুনলাম কিন্তু মানব না এদেরকে আল্লাহ পাক এই সুরার মধ্যে নিন্দা করেছেন আমরা কাদের অন্তর্ভুক্ত হতে চাই শুনবো আর মানব না শুনবো না মানব না আরেকটা মাস আল্লাহ শুনে রাখেন বড় বড় অনেক ওলামায় কেরাম আছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই এই কথাটা বলেছে এটা সত্য না মিথ্যা যেখানে আল্লাহ এবং তার রাসুলের কথা আলোচনা হচ্ছে যে মজলিসের মধ্যে আল্লাহ এবং তার রসুলের কথা আলোচনা হচ্ছে সেখানে উচ্চ স্বরে কথাবার্তা বলা যায় নাই আমার কথা কি বুঝতে পারছেন এখানে আল্লাহর কথা আলোচনা হবে নবী মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের হাদিস নিয়ে কথা হবে এখানে কোনো ব্যক্তির কথা আলোচনা হবে না কোনো মন গড়া দর্শন তন্ত্র মন্ত্রের কথা আলোচনা হবে না এই মজলিসের দুনিয়ার কোনো স্বার্থ নাই আছে দুনিয়ার কিছু পাওয়ার জন্য এখানে এসেছেন অতএব যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা আলোচনা হয় সেখানে উচ্চ স্বরে কথাবার্তা বলা উচিত না সুরা হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো পড়ে দেখেন নবীর কণ্ঠস্বরের উপরে যারা কণ্ঠস্বর উঁচু করেছে আল্লাহ ধমক দিয়েছেন যে তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেরো পাবে অতএব এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন আসুন আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম একা ছিলেন এবং তিনি একাই তার কোনো শরীর নাই আছে এরপরে আল্লাহ রবুল আলমিন কি সৃষ্টি করেছেন বলেন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন জি ভুল বলেন একজন বলেছেন আরস একজন বলেছেন কলম কি হবে উত্তর আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরসে আজিম কেন আরশুহু আলাল মা এবং তার আরশটা ছিল পানির উপরে এরপরে কলম লাউহে মাহফুজ মহাবিশ্ব তারপরে মহাবিশ্ব সৃষ্টি করার অনেক পরে মানুষ আমি এদিকে আসছি না সর্বপ্রথম আল্লাপাক যে আরসটা সৃষ্টি করেছেন এই আরসের ছায়ায় আল্লাপাক কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন কয় শ্রেণী কেয়ামতের মাঠে কি অন্য কোনো ছায়া থাকবে কেয়ামতের মাঠ কত ভয়াবহ এটা বোঝানোর মতো ক্ষমতা কারো নাই নবী রসুল বাদ দিয়ে কোনো মানুষের পক্ষে কোনো মানুষকে বোঝানো সম্ভব না কেয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর এই দিন আল্লাহ রবুল্লা আলমিন তার আরসের ছায়ায় সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন আরসটার প্রশস্ততা আমি একটু বলে নেই কিতাবুত তাওহিদ একটা বই আছে নাম শুনেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার লেখা আমার ধারণা যারা সালাফি মানহাজে বিশ্বাস করেন তারা বইটা সবাই পড়েছেন এই বইটার অনেক শার্ট বা ব্যাখ্যাও আছে এর শেষের দিকে কি একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে প্রায় পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের রাস্তা এভাবে একটা একটা করে আসমান যাবে পাঁচশো বছরের পথ অতিক্রম করতে হবে সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসি আ কুরসি আল্লাহ পাকে কুরসি এর উপরে আছে মহাসাগর যেই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের পথ এখন বিজ্ঞান এগুলো স্বীকার না করলে আমাদের কিছু করার নাই কারণ সব কিছু সাইন্টিফিক্যালি প্রুফড হতে হবে জরুরি না যেমন সহজ প্রশ্ন ঘুম কাকে বলে স্বপ্ন কাকে বলে আত্মা কাকে বলে মেলায়কা কাকে বলে জিনজাতি কাকে বলে এগুলোর কোনো উত্তর নাই তাদের কাছে তাদের অ্যাপিস্টেমোলজি বা দর্শন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান কিন্তু আপনি জিন জাতিকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন না পারবেন মালায়কা ফেরেশতারা এই জায়গা ঘিরে রেখেছেন এখন এই জায়গাটা মালায়কা এই জায়গা ঘিরে রেখেছেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি কি এটাকে প্রমাণ করতে পারবেন তাকে ল্যাবে প্রমাণ করতে পারবেন আত্মা ইয়াস নাকি আনি রুহ কুলি রুহ মিন এমরি রব্বি আত্মা কাকে বলে আপনি কি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন মানুষ স্বপ্ন দেখে অনেক সময় স্বপ্ন সত্যি হয়ে যায় ব্যাখ্যা দিতে পারবেন কোনো সত্য হয় না আমাদের বাহ্যিক দর্শনের বাইরেও একটা আধ্যাত্মিক দর্শন আছে আর সব জ্ঞান আমাদের এই সংক্ষিপ্ত মস্তিষ্ক দিয়ে অ্যাবজর্ব করা সম্ভব নয় আমরা অনেকেই বিশ্বাস করি মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাপাক এই কোরআন কেরিমে সুরা আম্বিয়ার মধ্যে বলেছেন সম্ভবত তিরিশ নম্বর আয়তে আল্লাপাক বলছেন বাদ আউজ বিল্লাহিমিনের শেতমান রাজিম আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু যারা কুফরি করছে তারা কি লক্ষ্য করে দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান যে এই মহাবিশ্ব এবং পৃথিবী একত্রিত ছিল একটা বিন্দুর মধ্যে ফাফাতাকনা হুমা এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম সুবহানাল্লাহ আফালা ইউমিনুন এরপরেও কি তারা ইমান নিয়ে আসবে না আল্লাহ পাক বলছেন এটা একত্রিত ছিল এটা অটোমেটিকলি বিস্ফোরিত হয়নি আমি করেছি বিস্ফোরণ আপনি কি দর্শনের পার্থক্য বুঝতে পারছেন এখন সব কিছু এই তত্ত্ব দিয়ে প্রমাণিত হতে হবে জরুরি না কারণ এই তত্ত্বের সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই আল্লাহ পাকে জ্ঞান অসীম আল্লাহ পাকে অসীম জ্ঞানে উপরে মহাসাগর রেখেছেন অসীম ক্ষমতায় এই মহাসাগরের গভীরতা প্রায় পাঁচশো বছরের পথ এর উপরে আছে আল্লাহ পাকের আরশে আজিম যেই আরসটাকে বহন করে আনবে কেয়ামতের মাঠে আটজন ফেরেস্তা মাত্র আটজন ফেরেস্তা সুরাতুল হাক্কার মধ্যে এই দলিল দেয়া আছে সুরা হাক্কা আল হাক্কা তুম আল হাক্কা এই সুরার মধ্যে আছে এখন যদি আপনি কোরআনের দলিলকে বিশ্বাস না করেন বা এটাকে আপনি মানতে রাজি না থাকেন তাহলে আপনার সাথে আমি কথা বলে সময় নষ্ট করবো না কারণ আল্লাপাক বলেছেন হাওনা রহমানের বান্দা যারা তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে জাহিলুন যখন জাহেল অজ্ঞদের সাথে তাদের সাক্ষাৎ হয় জাহেলরা তর্ক করতে আসে আল্লাহর বান্দারা বলে সালামুন আলাইক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক লাফতাবিল জাহিলুন আমরা জাহিলদের সাথে তর্ক করি না আপনি যদি বলেন যে আমি কোরআনের দলিল মানি না তাহলে আমি আপনার সাথে কথা বলে সময় নষ্ট করব না লেখুন দিন হুকুম বলিয়া দিন আপনার দর্শন আপনার আমার দিন আমার তোমরা কি আমাদের মাঠে একত্রিত হবে ফয়ুনাব্বি হুকুম বিমা কুমতুম তা আমারুন এবং আল্লাপাক সেদিন জানিয়ে দিবেন কে সত্য ছিল কে মিথ্যা কে হক ছিল কে বাতিল কে সঠিক ছিল কে বেঠিক দুনিয়ার জীবনে সব কিছুর প্রমাণ হবে না এবং সব কিছুর ফয়সালাও দুনিয়াতে হবে না আমরা আগে ভাবতাম যে কেয়ামতের মাঠের কি প্রয়োজন ছিল বিপদের মধ্যে আছি আমরা কেয়ামতের মাঠের কি দরকার ছিল উঠতে হবে পাঁচশো বছর অন্য হাদিসে এসেছে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ঘাম ঝরতে থাকবে আমল নামা ডান হাত বাম হাত পুলসিরাত মিজান কত সমস্যা কি প্রয়োজন ছিল কে আমাদের মাঠের যত দিন যাচ্ছে এবং যত বিশ্বকে চিনতে শিখেছি তত বুঝতে পারছি যে কে আমাদের মাঠ আছে বলেই কোনো জালেম জুলুম করে পার পাবে না ভাগ্য ভালো যে কে আমাদের মাঠটা আছে এই কারণেই কোনো মজলুমের অধিকার খর্ব হবে না ইনশাল সব কিছুর ফয়সালা দুনিয়াতে হবে না আপনি সব কিছু দুনিয়াতে ডিল করতে পারবেন না যাই হোক যদি কোরআন মানতে আপত্তি থাকে তাহলে তর্ক করে সময় নষ্ট করতে যায় না আপনি আপনার গতিতে কাজ করেন যারা অস্বীকারী তারা তাদের গতিতে কাজ করবেন যাই হোক সুরা হাক্কর মধ্যে বলা আছে আটজন ফেরেস্তা আরো সে আজিম টেনে নিয়ে আসবে কেয়ামতের মাঠে যে প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাপাক এই কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আরসের ছায়ায় ছায়া দিবেন খুশি হলেন না কেয়ামতের মাঠে আল্লাপাক সাত শ্রেণীর মানুষকে এই আরসের ছায়ায় ছায়া দিবেন আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই চান না এই হাদিসটা এসেছে সই বুখারির মধ্যে ছয়শো ষাট নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে হাদিসটা আছে আবু হুরার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন সাব আতুন সাত শ্রেণী মানুষ يظلهم الله يوم القيامة يوم لا ظل إلا ظله কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন যেদিন এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ বাদশাহ যেটা এই বিশ্বে খুঁজে পাওয়া খুব দুষ্কর কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাও দুষ্কর ঠিক তো বলছেন কয়েকটা কথা আপনাদেরকে শোনাই যখন একটা কম একটা কমের জনগণ মাপে কম দেয় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে এবং পণ্যকে মজুত করে মানুষকে কষ্ট দেয় আল্লাপাক ওই কমের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন অপরাধ কে করেছে এখানে শাসক না জনগণ নিজে ভালো হন নিজে ভালো হন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটা হারিসে এসেছে যখন জনগণের মধ্যে অশ্লীলতা বেড়ে যায় বেহায়াপনা বেড়ে যায় বেপরদামি বেড়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন তখন এমন কিছু রোগ ব্যাধি পাঠান যেগুলো আগে ছিল না তো এই বেহায়াপনা কে করছে আমি না আপনি কেউ চাপিয়ে দিচ্ছে বেহায়াপনা বেপরটা চলছে কারা আমার মা বোনেরাই তো আমরা কি আমাদের ঘরকে ঠিক করতে পেরেছি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন তাস্কিয়া তাসাউফ এই বইটার মধ্যে একটা আয়াত এনেছেন সুরা মাহিদের একটা আয়াত এই একটা আয়াত দিয়ে পুরো বইটা শেষ করেছেন আলাইকুম আনফুসাকুম হে মুমিনগণ তোমরা নিজেদের নফসের খবর নেও আগে নিজের নবসকে আগে ঠিক করো নিজে পরিশুদ্ধ হও লায়াতুরুকুম মান্দাল্লাহ ইহতাদাইতুম তোমরা যদি হেদায়তের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিজে ঠিক হতে হবে আগে তারপরে মানুষের দিকে আঙ্গুল তুলতে হবে আল্লাহ পাক আমরা সবাইকে যার যার জায়গা থেকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক যার এই কথাটা মাথায় আসলে আমার একজনের নাম মনে আসে তার নাম হচ্ছে ওমার ইবনুল খত্তাব রদিউল্লাহ তার নাম তো শুনেছেন কত নাম্বার খলিফা ছিলেন কত নাম্বার দুই নাম্বার কত বছর ইসলামিক শাসন চালিয়েছেন কত বছর বলেন বলেন দশ বছর এই দশ বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছেন একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের নখদর্পণ ছিল ওমর আল্লাহ আনহু এই মাটির তখতে শুয়ে খেজুর খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে ন্যায় ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি ইমামুন আদিলের বৈশিষ্ট্য তার ছেলে মদ পান করেছিল শুনেছেন না উমরদি আল্লাহ ছেলে মদ পান করেছে কাজী দৌড়া দিচ্ছে চল্লিশটা দোররা কাজী একটু আস্তে আস্তে দৌড়া দিচ্ছিল ওমরদি আল্লাহ এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন চল্লিশটা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট ডেট এরপরে বাকি যে দোররাগুলো ছিল এই দোররাগুলো তিনি ছেলের কবরের উপর মেরেছেন ইমামুন আদেল রাতের বেলা যাচ্ছেন বাচ্চার কান্নার শব্দ কি সমস্যা তোমাদের বাচ্চা খেতে পারে না বাসায় খাবার নাই তার মনটা হতবিহবল হয়ে পড়লো আমার রাষ্ট্রে খাবার নাই তিনি চলে গেলেন মদিনায় নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন ইমামুন আদেল পরায়ণ শাসক একজন বলেছিল আসসালাম রাজি আল্লাহ যে আনা আহমেলু রুজরক হে আমিরুল উমিন আমি আপনার বোঝাটাকে বহন করছি আমাকে দিন আমাকে দিন তখন তিনি বলছেন হাল আংতা রুজরি অমল তেয়ামা তুমি কি কেয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে এ হচ্ছে ইমাম আদল আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজরের নামাজের পর কোথায় জানি চলে যেতেন উমর আদিয়াল্লাহ আনু ফলো করছেন কোথায় যান প্রতিদিন ফজরের পরে একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন তিনি সেখানে ঢুকলেন কিছুক্ষণ পর বের হলেন উমর আদিয়াল্লাহ আনহু তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন সেই বুড়ি বলে না আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায় আবু বকর সিদ্দিক রদিউল্লাহ কথা বলছে বলতে গেলে শেষ করতে পারবো না আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে এতটুকু শোনেন ন্যায় বিচার করার জন্যে ইসলামী মানদণ্ড নয় একজন মানুষ যদি অমুসলিমও হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে দলিল নেবেন মক্কায় যখন সাহাবিদের উপর নির্যাতন করা হচ্ছে প্রথম কোথায় সাহাবিরা হিজরত করেছিলেন বলেন তো দেখি আবিসিনিয়ায় রাইট আবিসিনিয়ায় আবিসিনিয়া হচ্ছে ইরিত্রিয়া ইথিওপিয়া এই জায়গা এখানে একজন বাদশাহ ছিলেন তার নাম কি বাদশাহ বলতে পারবেন বাদশাহ নাজাসি রাইট বাদশাহ নাজাসি এই বাচ্চা ছিলেন একজন খ্রিস্টান নাসারা খ্রিস্টান নবী সাল্লাম সাহাবিদেরকে বলছেন তোমরা না নাজাসির রাষ্ট্রে চলে যাও তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সে কিন্তু মুসলিম না আমি কি বুঝাতে পারছি ভাই ন্যায় বিচার করার জন্য ইসলাম কবুল করতে হবে শর্ত নয় আপনি অমুসলিম হয়েও ন্যায় বিচার করতে পারেন আর ইসলাম তো ন্যায় বিচারের জাজল্যমান মানদণ্ড এটা তো অন্য বিষয় যাই হোক আমি লম্বা করছি না আরসের ছায়ায় ছায়া পাবে প্রথম শ্রেণীর মানুষ যারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে আল্লাহবাক আমাদের যে যেখানে দায়িত্বে আছে আমরা দোয়া করি মন থেকে আল্লাহবাক সবাইকে ন্যায় বিচার করার তৌফিক দান করে দুই নাম্বার শ্রেণী যারা আরসের ছায়া ছায়া পাবে তারা হচ্ছে অশ্যাবন এমন যুবক এমন যুবক যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার যৌবন কালকে কাটিয়ে দিয়েছে এই সুযোগটা কি আপনার সামনে নাই আমার সামনে নাই আল্লাহর জন্য জীবন কাটিয়ে দেন মানে কি আপনি কালিমা শিখবেন তাওহিদ শিখবেন শিরিক কাকে বলে শিখবেন সুন্নত বেদাত শিখবেন হালাল হারাম শিখবেন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দিনের জ্ঞান অন্বেষণ করবেন কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত আল্লাহর জিকির আজগা করবেন হালাল একটা রিজিকের ব্যবস্থা করবেন আদর্শ একটা পরিবার করবেন এই তো আল্লাহকে আপনার কাছে বেশি কিছু চান যুব সমাজকে আল্লাপাক বলেছেন যে তারা যদি তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে আল্লাপাক আরসের ছায়া ছায়া দিবেন ইনশাল আর কেয়ামতের মাঠে যে পাঁচটা প্রশ্ন হবে এক্সট্রা পাঁচটা প্রশ্ন তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিলে প্রশ্ন হবে ইন টোটাল আটটা কয়টা আটটা তিনটা প্রশ্ন কবরে আর পাঁচটা প্রশ্ন হাসরে আমরা মনে করি যে তিনটাই প্রশ্ন হবে হয়তো বা প্রশ্ন হবে আটটা তিনটা কবরে পাঁচটা হাসরে কবরের তিনটা আপনারা জানেন মান রব্বুক যদি কেউ দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করে থাকে সে উত্তর দিতে পারবে না যদি তবা না করে মারা যায় ম্যাদিনুক যদি ইসলামকে ঠাট্টা হাসি তামাশা ছলে গ্রহণ করে তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না মান নবীক নবীর সুন্না মতো না চললে এই উত্তর দিতে পারবে না এরপরে হাসরের মাঠে গিয়ে প্রথম প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ যদি সারাটা জীবন আমরা কোরআন শূন্য মতো চলি ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন সারা যৌবন কোন কাজে ব্যয় করেছো স্পেশালি যৌবন সম্পর্কে প্রশ্ন আর এই যৌবনটা আল্লাহর পথে বিলিয়ে দিলে পরে আপনি আরসের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ তিন নাম্বার প্রশ্ন হবে সম্পদ কোন পথে উপার্জন করেছ কোন পথে ব্যয় করেছ কোন পথে উপার্জন করেছ প্রশ্ন নাম্বার তিন আর কোন পথে ব্যয় করেছ প্রশ্ন নাম্বার চার আর পাঁচ নাম্বার হচ্ছে এল অনুযায়ী আমল করেছিলে কি না জানা অনুযায়ী আমল করেছো কি না এটা পাঁচ নাম্বার প্রশ্ন এই পাঁচটা হচ্ছে হাসরের মাঠের স্পেশাল প্রশ্ন যার মধ্যে দুই নাম্বারটা হচ্ছে যৌবনকাল সম্পর্কে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো প্রিয় ভাইরা যৌবনকালে প্রথম নাসিহাত করব পাঁচ অক্ত নামাজ পড়েন ভাই আল্লাহর বাস্তে পাঁচ অক্ত নামাজ পড়েন নামাজটাকে ছাড়েন না আর যাই করেন নামাজটা ছাড়েন না নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশা আল্লাহ মহিলাদের নামাজ নাই ছেলেদের সারা জীবন কিছু ছেলে নামাজ পড়ে না ছেলেদের নামাজ নাই এমন কোন হিস্ট্রি পাওয়া যায় না কোরআন শুননাই মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই এটা দলিল পাওয়া যায় পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না